বেজালি বেটা আমার এমন একটা ধাক্কা দিছ না আমি কন্ট্রোল না হইয়া গিয়ে আর বেটার দাঁত নষ্ট করি আইছি ও বাবা রে আমার ব্রেক ফেল হয়ে গেছে আর এলাই তোমার পিছে মারি দিছ আর তুমিও আমার ধাক্কা খাইয়া যারতাই পারছ না গেছো কি আউট লাগি ব্রেক ফেল হয়ে গেছে তোমার যদি ব্রেক ফেল হয়ে যেতে তুমি গাড়ি লিয়ে রোড আউ কি তার লাগে গাড়ি লিয়ে আইছি নিন গাড়ি লিয়ে আইছি তোমার ব্রেক ফেল হইলো কিলা আমি আইছি আর কত ব্যবহার এখন আমি গাড়ি লিয়ে আইছি আটকে এরম দেখো আগে লেগে তো তুমি কি তো খাইয়াইছো না Yo digo, ay, chantito, chantito. আইছে বুঝছো নি রে বা এ অমনে জুতা লইয়া আইছে এখানে ধাক্কা খাওয়ার লাগে তার সাক্কা বাস্ট দাঁড়াম না নতুন জুতা ওখানে নতুন জুতা নি ও দেখ তো সাসার জুতা পিরিয়া দেখা যায় ও বাড়ি খয় হইয়া হলো দাগ বাড়ে গেছে এর পরে ওটা জুতা ছিলেন না হ্যাঁ ইগুত তেরা নাম পুষ পুষ স্টাইল চলো বাদ দিয়া দরকার লাগে তুমি আমার ওর দেখ নিবা এখন ফিরে যাও বাদ না এই যে তুমি আমার আমি কান্দো তোমার আপনি কান্দে গেলে তুমি আমার তোমার মা ঘুরে ঘুরে পরে রক্ত তো পারিনি ফালাইতেছি রে ঠিকই তো ঠিকই মহান বিন্দিয়া তুই পড় ভূমি আমনু ওইতে এলাম না শেষ আল্লাহ ওটা বেরেকি দিয়া পড়িয়া সাতটি আনছো না নেই আঠারো আমার সব ইনো যে যে ইনো লাগে ইনো কারণ কোন বেলা বেজালি বেটা আইবা আইয়া কই দিবা কিতা না কিতা কই কিতা কই দিবা বেটা কই দিবা না উত্তর দিতে না যদি বেটা ধাক্কা নিচে দেখেন বেটা তো দিয়ে বেজাল করে করে সারা দিন যায় সারা জীবন গেল বেটা খালি করে বেজাল বেজাল খালি কথা কইবো আর এর যদি ধাক্কা মারি ফলাই দে মানে ভালো লাগে ভাই ঠিক আছে আমিও খুব ডরাই আর এই জিনিসটা কিন্তু কি দাম কই যাইতাম কোনো আনো যাইতাম আমার বুয়াটা খুব ভালো লাগতো আচ্ছা, কই আইলে না একটা ব্যবস্থা হইলো হ্যাঁ। আপনার মতো একজন মানুষ আছে বিদায় গ্রামটা অত সুন্দর অত সুন্দর ভাবে রয়েছে হ্যাঁ। শান্তি আছে সুন্দর গ্রাম আছে সুন্দর একটা জায়গা যারে কেন্দ্রীয় সাপলাবিল কেন্দ্রীয় সাপলাবিল না আমার কেন্দ্রীয় অনুমতি না তবে সুন্দর একটা জায়গা সুন্দর লাগে দেখি আপনার পরিবেশটা খুব সুন্দর লাগে দেখি অনেক বইছি আপনার কথাও চিন্তা করাম যদি আপনি আইনা কোনবা তাই কোনবা তাই মাত বাড়ে বাবা আর মাথার মাঝে যদি আমরা যদি বেড়া খাই লাইতে দেখা মারি যদি ইনো নিতে পারতাম না রে বাবা জানি বলে ওই যে একটা ধাক্কা মারেন না আমি মাথুর কাকিটা মারতাম কিন্তু খালি ধাক্কাটা মারেন না ধাক্কা মারলে আমরা সব শেষ তুমি বিচারটা করো আমি তার ধাক্কা ধাক্কা মারছি না না ধাক্কা হ্যাঁ? মারছো না কিন্তু ওর আমি ধাক্কা মারব <laughs> না না না না না বাবা ধাক্কা না বাবা এই বেজালটা না এই বেজালটা না যে বেজাল এটা তুমি আসলে তুমি আসলে একটা বেজালি মানুষ অকল না তো তুমি বেজার লাগাই দাও তোমার লাগে আজকে আমি বেজালও করতাম না যাও যাও যাও যাও বেজালি বেটাতে বিদায় হইছে ওখানে বেশি বেশি যাও বেজালি বেটাতে বিদায় হইছে ওখানে বেশি বেশি তাও পাইবে দেখি আমি আমার একটা আও আও আও যাও ওই বেটা ওই বেটা ইটা কিতা করলে বেটা কোন যদি আমি পড়তাম বেটা তখন কি তৈল দিবা জায়গা দেখ রা এরপরে তুমি ওনো ঠেলা ঠেলি কর রা দিবা জায়গা দেখ সাইড নিয়ে দিবা কর রা জায়গা দেখ তুমি আমার খাদ্য আইলা কি তালে রে বাবা তুমি একটু হরিয়া লাগি না তোমার হাতে ধরে টানিয়া লাগাইছিলে কেলাই কি আমি অপরাধ করছি কেলাই কি তুমি হাতে ধরে আনছো কি কি আমার ভালো না তে আইও আমার উঠে দে উঠে যাও